hello friends welcome to our channel how to know technology and science তো আজ আমি বলবো যে ফেসবুকের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় তো চলুন দেখে না যাক ফেসবুকের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বাইরে আইকনটিকে ক্লিক করে নিন যাতে আসা পরবর্তীকালের ভিডিও আমার আপনারা দেখতে পারেন প্রথমে যে প্লে স্টোরে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তার নাম হচ্ছে ডাউনলোড মাই ভিডিও ওইটা ওই অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে গিয়ে লিখতে হবে অ্যাপটার আইকন এরকম ধরনের আছে এই অ্যাপটা খুব ভালো একটা অ্যাপ তো এটিকে তারপর কি করতে হবে না ওপেন করতে হবে তার ওপেন করার পর আপনার অ্যাকাউন্টটিকে এটা লগ ইন অপশান আসবে log in log in option আসবে এবং অ্যাকাউন্টটিকে আপনার লগ ইন করে নিতে হবে সো আমি একবার লগ আউট করে দেখাচ্ছি লগ ইন আসবে তারপর log in account log log in করে নিতে হবে লগ ইন করার পর আপনাকে মানে যে ভিডিওগুলো আপনি দেখবেন সেই ভিডিওগুলো কী করে ডাউনলোড করবে ধরুন কোনো একটা আপনি একটা লাইভ থেকে কোনো একটা ভিডিও দেখলেন ফর এক্সাম্পল আমি একটা ভিডিও দেখি দেখছি দেখে নিন ভালো করে দেখে নিন একবার কপিরাইট স্ট্রাইক করতে পারে তাই আমি ভিডিওটা ভালো করে দেখাচ্ছি না পুরোটা দেখাচ্ছি না খানিকটা আপনি শেষ হয়ে যাবে এক মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিও তো এই ভিডিওটা শেষ হয়ে গেলো তো এই ভিডিওটাকে আপনি দেখে নিতে পারেন এই দেখুন একবার আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি ভিডিওটা এই দেখুন সাপ নিয়ে ছোটো ছোটো বাচ্চারা কয়েকটি খেলা করছে তো চলুন এবার এটিকে ডাউনলোড কী করে করা যায় সেটাকে দেখে নিয়ে তো প্রথমে এটাতে তো আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আবার ভিডিওটা প্লে করে দেখিয়ে দিতে পারি এই দেখুন সেই ভিডিওটাই একদম সেম ভিডিও তো এই ভিডিওটাকে ডাউনলোড কী করা যায় আপনি মনে করলে হাই হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারেন আবার লো কোয়ালিটি ডাউনলোড করতে পারেন তো এটাকে জাস্ট এইরকম এই আইকনতে ক্লিক করতে হবে তারপর ডাউনলোডে ক্লিক করতে হবে তাহলেই তো হয়ে যাবে যাদব বাকি এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাবেন আর এইচডি কোয়ালিটি পাবেন এইচডি কোয়ালিটি ভীষণ ভীষণ হাই কোয়ালিটি হবে তো চলুন দেখে না যাক তো আমি এইচডি কোয়ালিটি ডাউনলোড করছি তো ওকে ক্লিক করবো আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডাউনলোড করে দেখাচ্ছি তো ছয় এমবির ভিডিও চল চলুন দেখে নেওয়া যাক স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে একটু কোয়ালিটিটা খারাপ হবে ভীষণই খারাপ হবে আর এইচডি কোয়ালিটি মানে একদম হাই কোয়ালিটি ভিডিও হয়ে যাবে তো দেখুন দেখা যাক কি ডাউনলোড হয় নাকি তো আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এবার এটাকে প্লে করা যাক এই দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এবার গ্যালারিতে আছে নাকি দেখা যায় যাক আমাদের চ্যানেলে সব কিছু প্রুফকে সাথ থাকে তো এই দেখুন চলে এসেছে এই দেখুন ফেসবুক বলে লিখে দেওয়া হয়েছে এই দেখুন ভিডিওটা চলে এসেছে গ্যালারিতে তো বিশ্বাস হলো তো আমাদের চ্যানেলে সবসময় মানে সঠিক ইনফরমেশানটাই থাকে কখনও মানে ফেক ইনফরমেশান আমাদের চ্যানেলে পাওয়া যায় থাকে না তো তাই বলছি এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন এবং এই ভিডিওটা কেমন লাগলো তা আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই তো আজকের জন্য এটুকুই আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও বাই